সোশ্যাল মিডিয়াতে রিয়েলিটি শোয়ের একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন প্রতিযোগী হঠাৎ করে দ্রুত তার গায়ের শার্ট খুলে নাচ শুরু করে কয়েক সেকেন্ড পর তার সাথে নাচতে দেখা যায় বিচারক প্যানেলে থাকা অভিনেত্রী সামিয়া অথইকে খোঁজ নিয়ে জানা যায় এই ভাইরাল ডান্সারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরে আকাশ নামের এই dancer reality show Mr and Mrs Habib তাজকিরাসে অংশগ্রহণ করেন অডিশনের শুরুতে পারফর্ম না করে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাচ্ছিলেন আকাশ তারপর সে বিচারক প্যানেল থেকে একটি সুযোগ চেয়ে নাচ শুরু করে সেই সুযোগে তৈরি হয় সেই ভাইরাল নাচের দৃশ্যপট ওইখানে যাওয়ার পরে হচ্ছে ওই অডিশনে প্রবেশ করার পরে ওই রুমে ওইখানে মিস সাব্বির ভাই ছিল দেন সাইমা অথয়াপু ছিল তারপরে ইমরান রাফাত ভাই ছিল ওনাদেরকে দেখে আমি নার্ভাস ছিলাম ওনারা কী না কীভাবে তো এখানে আমি হাঁটার পরে দেন মিসেস সাব্বির ভাই আমাকে বলছে আর কি তুমি কি এলাকাতে এভাবে হাঁটো বললাম হ্যাঁ তারপর বলছে তাহলে তুমি আসতে পারো তো আমি অনেকটা মানে খারাপ লাগছিল তারপরে আমি বলছি আর কি হ্যাঁ আমাকে একটা চান্স দিবেন তো বলছে সাব্রি বলছে ওকে দিব তুমি কি করতে পারবা আমি বলছি যে আপনাকে ইমপ্রেস করব এরকম কিছু একটা ব্যাপার দেন তারপরেই হচ্ছে শার্টলেস হই দেন পারফর্ম করি সাইমা আপু দি খ্যাত আসলো তো কি বলবো আর তারপরে তো পুরাই বাজি মাথা ওনারা ইমপ্রেস হলো এটাই আর কি আর ওই ভিডিও তো দেখলাম যে ভাইরাল হয়ে গেছে না কি জানে ওই সময়টাই ছিল অনেকটা স্বপ্নের মতো আর কি যে আপু আমার সাথে নাচ করতেছে আইসা আর <laughs> এরকম আর কি বিষয়টা আমি যার মাধ্যমে যাই আর কি ওইখানে হচ্ছে আসাদুল জামান আসাদ ভাই ওনাকে আমি স্পেশালি থ্যাংক ইউ বলতে চাই কারণ ওনার রেফারেন্স আমি ওইখানে গেছি নাচের মঞ্চে যাত্রা করা আকাশের জন্য সহজ ছিল না পারিবারিক এবং সামাজিক অনেক প্রতিবন্ধকতা মারিয়ে আকাশ নাচের জগতে এগিয়ে যাচ্ছে নিজেকে সফল হিসেবে প্রমাণ করার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আমার এলাকাতে ওই সব মানে নাচ গান ওই মানে মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে অতটাও লাইক করে না আর কি এরকম দেন আমার ফ্যামিলিতেও সেম ফ্যামিলিতেও এরকমভাবে হচ্ছে এলাকাতে ধর্মীয়ভাবে অনেক নিষেধ এরকম থাকে আর কি যে নাচ টাচ হ্যাঁ, এরকম করা যাবে না আমি তো হচ্ছে ওই যে মানুষের টাকা মারতেছি না না দুর্নীতি করতেছি না চুরি করতেছি না না আমি তো নাচ করতেছি বা অ্যাক্টিং ওইগুলো করতেছি আসলে মিডিয়া জগৎ মানুষের অনেকে অনেকজন ভাবে আর কি যে ওইটা খারাপ ওইটা এরকম ভালো খারাপ হচ্ছে নিজের কাছে তো আমি এটা প্রুভ করতে চাইতেছি আর কি যে না হ্যাঁ এটা ভালো আমরাও পারি কিছু করতে পারি এই শো এর পরবর্তী রাউন্ডে আরো ভালো করার চেষ্টা থাকবে আকাশের যদি এই প্রতিযোগিতায় ভালো কিছু না হয় তাতেও তার কোনো সমস্যা নেই ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি নাচের পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রে আগিয়ে আসার পরিকল্পনা আছে আকাশের আকাশ সারা দেশে ব্রাহ্মণবাড়িয়াকে প্রতিনিধিত্ব করতে চায় এখন তো চলছে আমাদের এলিমিনেশন রাউন্ড আর কি মানে তিন তারিখে হবে আর কি দেখা যাক ওইখানে যদি সিলেক্ট হতে পারি আর কি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করব না হতে পারলে সমস্যা নাই আমি ট্রাই করব ছোটো থেকে তো শখ ছিল আর কি যে ডান্সার হব বড় হয়ে তারপর আস্তে আস্তে অ্যাক্টিংয়ে আর কি ট্রাই করছি আর কি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আর ভবিষ্যতে যদি আমি কিছু হতে পারি তখন ভিলেন হ্যাঁ ভিলেন রোলটা আমার সাথে যায় আর কি অনেকে বলে ভিলেন <laughs> নাকি ব্রাউনবাসীকে নিয়ে বলতে চাই যে তারা আমাকে সাপোর্ট করুক দেখুক আর হচ্ছে অন্য ডিস্ট্রিক্টের মানুষকে নিয়ে বলতে চাই যে হচ্ছে অনেকে জানে না যে বাড়িতে তো ভালো ভালো ট্যালেন্ট আছে বা অনেক ট্যালেন্ট আছে আর কি তারা ওইগুলোকে সাপোর্ট করো বিবি নিউজ ব্রাহ্মণবাড়িয়া